কোনো বিচারপতি এটাই প্রথম আগমন আমরা এর জন্য ঝালকার নিবাসী আজকে তাদের কাছে কৃতজ্ঞতার ভাষা নেই আমরা আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি তার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঘর থেকে আমাদের এই প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়েছে তারপরে এখানে বলা হয়েছে যে সাংবাদিক এই একচল্লিশ বছরেও আমার মনে হয়েছে যে আসলে পুলিশ সুপার সহ প্রেস ক্লাবের সম্মানিত এটাই একটা স্বাভাবিক এবং এটা আমি লালন পালনও করি জানাচ্ছি আমরা আজকে অতিথিদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ সংবাদপত্রের সাংবাদিকরা শ্রমিক এবং কর্মচারীরা এরা বিভিন্ন পক্ষ পরিস্থিতি নেই আজকের পরিস্থিতি একজন ঢাকা যিনি সাংবাদিক সাংবাদিকতা এই সংবাদ প্রেস ক্লাবে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার যে কাঠামোগত বিন্যাস পালন করেছেন এটি আমাদের জন্য অত্যন্ত